চাউলের গুঁড়ো আমি আগে থেকে করে নিয়েছি সামান্য একটু লবণ আটা মিক্স করবো মানে পিঠাটা নরম হয় কাটাটা দিলে কাটা দিলে একটু সফট হবে খাইতে পারে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে থাকে দুইটা বই সামান্য লবণ বাকি আটাগুলো দিয়ে দেবো এখন তাল তালগুলো আমি আগেই সংগ্রহ করে রাখছিলাম এটা দশ মিনিটের জন্য রেস্টে সে এখনো করছে না Zakpita ko sa akin. কোটালের পিঠা これで、ここで、ここで、ここで、ここで、ここで、ここで、こ